অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোস্তাফিজুর রহমান মিন্টু মঞ্চে আজকের এই প্রধান নির্বাহী অফিসার হিসাবে আমার তিন বছর দশ মাস চলে নর্মালি একজন অফিসারকে তিন বছর প্লাস হলে তাকে ওই পদ থেকে অন্য আমি এসেছি এবং যার জন্য আজকে এখানে সভাপতি হয়ে আসতে পেরেছি আজকে তার কথা না বললেই নয় সে আজকে সুদূর শাখাটা উপজেলা ডেপুটি স্পিকার জনাব অ্যাডভোকেট ফজল রাব্বি মিয়া উনি অসুস্থ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেই হিসাবে আমাদের রজত জয়ন্তী হওয়ার কথা উনিশশো সালে অনেক কষ্টের স্থিতি আছে অনেক সুখের স্থিতি আছে তো কষ্টের স্থিতিগুলো থাকার কারণেই বিদ্যানুরাগী ব্যক্তি দেখিয়েছিলেন আলো তাদের প্রতি সবার মনে শ্রদ্ধা ডিগ্রি কলেজ নারী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান এরপরে আমরা উনি চলে যাবেন এই জন্য আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি আরমান আলী মন্ডল চেয়ারম্যান সাহেব সাহালি সর্দার সাহেব আমি আমাদের অধ্যক্ষ মহাদেব তিনি দীর্ঘজীবী এবং তার মধ্যে শাহাদত আলী মন্ডল সাহেব অত্যন্ত প্রধান অতিথি রব্বুল আলমে আজকে আমাদের কলেজে মঞ্চে এসে বিশেষ অতিথির চেয়ারকে অলঙ্কিত করবেন